আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সাথে ব্র্যান্ড পিসের আরেকটি ভিডিও নিয়ে যারা চাচ্ছেন যে কোরআই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং কোরআই ফাইভ থার্ড জেনারেশন এর ব্র্যান্ড পিসিগুলো নিতে তারা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আজকে যে ব্র্যান্ড পিসিগুলো দেখাবো সেটা হচ্ছে টাওয়ার ব্র্যান্ড পিসি এবং এই ব্র্যান্ড পিসির মধ্যে আরেকটি স্পেশন হচ্ছে এটার সাথে আপনার অরিজিনাল উইন্ডোজের প্রোডাক্টটি দেওয়া আছে যারা আপনার যাদের উইন্ডোসের কারণে ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে তারা অবশ্যই এই পিসিগুলো নিতে পারেন এগুলোর মধ্যে আপনার উইন্ডোসের সিকিউরিটি কি দেওয়া রয়েছে যারা একবারে জেনুইন উইন্ডোজ আপনার প্রোডাক্ট কি থাকবে আপনার উইন্ডোজ আর যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং উইন্ডোজটা লাইসেন্স করা থাকবে যাদের ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ধরনের পার্সোনাল বিষয় ডাটা থাকে তারা তারা অবশ্যই এই পিসিটা নিলে অনেক হেল্পফুল হবেন কেননা আপনার অনেকে অনেক উইন্ডোজ আপনার ক্র্যাক বাসন ইউজ করার ক্ষেত্রে আপনার উইন্ডোজ আপনার পিসির যে ডাটাগুলো আছে এগুলো হ্যাক হয়ে যায় কিন্তু কিন্তু আপনার উইন্ডোজের অরিজিনাল উইন্ডোজটা ইউজ করার ক্ষেত্রে আপনার এই ডাটা লসের কোনো কোনো সম্ভাবনা থাকে না এবং পাশাপাশি আপনার হ্যাক হওয়ারও সম্ভাবনা থাকে না তো আজকে যে পিসিটা দেখাবো তা অবশ্য সম্পূর্ণ আপনারা দেখবেন একটু মনোযোগ সহকারে তো আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা যে পিসিটি নিয়ে আপনাদেরকে দেখাবো চেষ্টা বলেছিলাম সেটা হচ্ছে কুড়াই ফাইভের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পিসি এটার মধ্যে এটার মধ্যে আপনার সেকেন্ড এবং থার্ড জেনারেশন আমরা আপনাদের দেখে দিতে পারবো এটার মধ্যে র্যাম স্লট পেয়ে যাবেন চারটি আর মাদারবোর্ড সিক্সটি ওয়ান আপনার হার্ড ডিস্ক পেয়ে যাবেন পাঁচশো জিবি এবং আপনার এটার প্রসেস হিসাবে থাকবে কুড়াই ফাইভ সেকেন্ড জেনারেশনের এবং কুড়াই ফাইভ থার্ড জেনারেশন যে যেটা নিতে যাচ্ছেন আর অরিজিনাল স্পিড পাওয়ার সাপ্লাই থাকবে এবং আপনার ডিভিডি থাকতেছে সব থাকবে আর এটার পিছন দিকে কী কী থাকতেছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি এটা পিছন দিকে আপনার বিজিএ পোর্ট থাকতেছে এইচডিএমআই পোর্ট থাকতেছে পুরানগুলো এবং আপনার পিএসটি পোর্ট থাকতেছে এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছেন আপনার চারটে এখানে আকর্ষণীয় বিষয় হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো চারটি পেয়ে যাবেন ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন দুইটি টোটালি ছয়টি ইউএসবি পেয়ে যাচ্ছেন পিছনে এবং সামনের দুইটি টোটালি আটটি ইউএসবি পেয়ে যাবেন এবং ল্যান্ডপোর্ট পেয়ে থাকতেও থাকছি আর এপিসিডি আপনার ফ্রন্ট সাইডে দেখাচ্ছে আপনাদেরকে এই যে ফ্রন্ট সাইডটা এখানে ফ্রন্টে থাকবে চারটি ইউএসবি মানে টোটালি আপনার দশটি ইউএসবি পাচ্ছেন আর আপনার এটার মধ্যে উইন্ডোজ সেভেনের আপনার জেনুইন কি দেওয়া আছে আপনারা যারা চাচ্ছেন যে নিজের যে সিকিউরিটি ভালো থাকার জন্য একটা পিসি চান তারা অবশ্যই পিসি নিতে পারেন এটা উইন্ডোজ সেভেনের জেনুইন কী দেওয়া আছে আপনাদেরকে প্রোডাক্টটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটিটা শুধু এই পিসির জন্য আপনার ব্যবহৃত হয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডোজ সেভেন প্রো এর অরিজিনাল প্রোডাক্টটি আপনারা অবশ্যই দেখছেন এই প্রোডাক্ট কিটা আপনার অরিজিনাল এ পিসিটার জন্য শুধু আর আর যারা চাচ্ছেন যে অন্য পিসি নেবেন তাদের কিন্তু এ পিসিটা প্রোডাক্টটি থাকবে না আর এটার মাদারবোর্ড কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু আপনারা অবশ্য ভালো করে দেখুন এটার মাদারবোর্ড কন্ডিশনটা কীরকম ফ্রেশ আর এখানে দেখছি এটা অরিজিনাল এসপি এটি পাওয়ার সাপ্লাই আর চারটি র্যাম স্লট থাকবে এখানে আপনার ফোর জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে আর এটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা Core i three Core i five second জেনারেশনের প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ